শুরু করে দিন আসসালামু আলাইকুম কানেকশনের সমস্যার কারণে একটু লেট হলো হ্যাঁ কানেকশনের সমস্যার কারণে ইন্টারনেট প্রবলেম করার কারণে আমাদের একটু লেট হয়েছে আমরা দুঃখিত আমরা স্লোপ নিয়ে আজকে ক্লাসটা করব তো স্লোপের যে বিষয়টা ছিল স্লোপ অর্থ হচ্ছে ঢাল আমি কিছু তথ্য লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য স্লোপ অর্থ হচ্ছে ঢাল আর স্লোপ সম্বন্ধে যে প্রশ্নগুলি আমাদের পরীক্ষায় আসে সেগুলি হচ্ছে slope of straight line oblique শুধু লাইন তারপর হচ্ছে প্যারালাল লাইন নিয়ে আমাদের কোশ্চেন আসে তারপরে হচ্ছে আপনার slope of a line perpendicular এই যে slope of a line perpendicular এই কোশ্চেনটা আপনার বাংলাদেশ ব্যাংক এবি দুই তারপরে হচ্ছে সোনালী ব্যাংক সিনিয়র অফিসার দুই আপনারা দেখেছেন প্রশ্নে ছিল তো আমরা এগুলির সমাধান করার চেষ্টা করব তো আপনার স্লোপ বের করতে হলে সব সময় আমাদেরকে একটা ইকুয়েশন সলভ করতে হবে সেটা হচ্ছে Y equal to M X plus C আপনারা যেটা দেখবেন যে Y equal to M X plus C এখন তাহলে রেখার ঢাল কোনটা এখানে তো আমাদের এইটা হচ্ছে এই যে এম আই মিন এক্স এর সহগ হিসেবে যে থাকবে সে হচ্ছে আপনার রেখার ঢাল বা স্লোপ ঠিক আছে যেমন আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি এগুলি নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব তো আমরা প্রথমে আমরা এই সরল রেখার স্ট্রেট লাইনের স্লোপ সম্বন্ধে আলোচনা করব স্ট্রেট লাইনের স্লোপের ক্ষেত্রে এই Y equal to M X plus C M হল রেখার ঢাল বা স্লোপ এখন যদি আমাদের পরীক্ষায় প্রশ্নটা এভাবে দেয় যেমন Y equal to minus five X plus nine এটা ঢাল কত সরল রেখা এটা একটা সরল রেখা তার ঢাল কত এরকম যদি হয় তাহলে আপনি এই x এর সহগ হিসেবে যেহেতু আপনি দেখেন এখানে এক্স ওয়াই আছে এখানে ওয়াই আছে এইখানে সি কনস্ট্যান্ট আছে এখানে নাইন আছে কনস্ট্যান্ট এখানে এক্স এক্স আছে এক্স আছে এক্স এর সহগ হিসেবে এম এর জায়গাটা এই মাইনাস ফাইভ দখল করেছে তার মানে এই এইখানে যেরকম এম ছিল স্লোপ ঠিক মাইনাস ফাইভ হচ্ছে রেখার স্লোপ কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক এডির পরীক্ষায় যে কোশ্চেনটি এসেছে এই এই ইকুয়েশনটা ঠিক ছিল কিন্তু এখানে বলা হয়েছিল আপনার এ লাইন পারপেন্ডিকুলার যে এ লাইন পারপেন্ডিকুলার তার মানে হচ্ছে একটা লম্ব রেখার স্লোপ আপনাকে বের করতে হবে এই ইকুয়েশন থেকে তো আমরা মনে রাখবো যে লাইন পারপেন্ডিকুলার যদি আমাদেরকে বলে সেটার সূত্রটা হচ্ছে এরকম আমি একটু জায়গা বাড়ায় নিচ্ছি ছিল হচ্ছে y equal to minus five X plus nine এই রেখাটার মানে লম্ব লম্ব রেখার ঢাল বের করতে বলছে আমাদেরকে তাহলে এটার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সরল রেখার যে ঢাল আমরা পাই তার নেগেটিভ রেসি রিসিপ্রোকালটা হচ্ছে লম্ব রেখার ঢাল সরল রেখার ঢালের নেগেটিভ রিসিপ্রোকালটা হচ্ছে লম্ব রেখার ঢাল তাহলে এইখানে সরল রেখার ঢাল কি ছিল y equal to m x plus c তার মানে হচ্ছে এই ওয়াই ওয়াই ওয়াই রিপ্লেস করতে পারি এই এম কে আমরা ফোকাস করছে মাইনাস নাইন ফাইভ তার মানে হচ্ছে সরল রেখার ঢাল ছিল আমার মাইনাস ফাইভ এইটার নেগেটিভ রিসিপ্রোকালটা হচ্ছে আমার লম্ব রেখার ঢাল তো নেগেটিভ রিসিপ্রোকাল যখন আমাকে বলবে আমরা জানি এই যে মাইনাস ফাইভের রিসিপ্রোকাল কত মাইনাস ফাইভের রিসিপ্রোকাল হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ এইটার নেগেটিভ রিসিপ্রোকাল তার মানে আমি এখানে আরেকটা মাইনাস দেব তাহলে যখন আমি এটাকে গুণ করব তাহলে আমি পাচ্ছি শুধু ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ছিল বাংলাদেশ ব্যাংক এটি হ্যাঁ। দুই হাজার হ্যাঁ। এখন রিসিপ্রোকালের যে বিষয়টা আছে যদি আমার এখানে এরকম থাকতো আমার এখানে আছে কি এম এই এম এর রিসিপ্রোকাল কি এম এর রিসিপ্রোকাল হচ্ছে 1 বাই এম এখন যদি আমার এখানে মাইনাস এম থাকতো তাহলে তার রিসিপোকালটা হতো কি মাইনাস ওয়ান বাই এম এখন পারপেন্ডিকুলার যখন আপনি করবেন সরল মানে লম্ব রেখার স্লোপটা যখন বের করবেন তখন এই যে মাইনাস ওয়ান বাই এম আপনি বের করলেন তার আগে আরেকটা মাইনাস দিতে হবে আচ্ছা নেগেটিভ রিসিপোকাল শুধু রিসিপোকাল করলে হবে না বা নেগেটিভ রিসিপোকাল করতে হবে এটা হচ্ছে সরলরেখার লম্ব লম্ব রেখার স্লোপ আমি কয়েকটা এক্সাম্পল দিব আপনারা একটু চেষ্টা করবেন কিভাবে সলভ করা যায় two x plus seven y equal to minus nine এই ইকুয়েশনটা আমাদের দেয়া আছে এই ইকুয়েশন থেকে আমরা প্রথমে আমরা স্ট্রেট লাইনের স্লোপ বের করব তারপরে আমরা পারপেন্ডিকুলার লাইনের স্লোপ বের করব যদি আমরা এটাকে প্রথমে আমরা ওই যে y equal to m x plus c এই ফর্মেটে এটাকে আমরা লিখব তাহলে আমরা দেখি কিভাবে লেখা যায় সেভেন ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা এই পাশে চলে গেলে minus twice x minus nine আমরা এই সেভেন দিয়ে যদি এটাকে ভাগ করে দেই তাহলে আমরা কি পাই y equal to minus two by seven x minus nine by seven তো আপনি দেখেন এই এম এর জায়গাটা দখল করছে ঠিক এইটা মাইনাস টু বাই সেভেন এটা হচ্ছে আপনার সরল রেখার ঢাল এখন আমি কি করব আমার আমার আমি বের করব হচ্ছে লাইন পারপেন্ডিকুলার ঠিক এই কোশ্চেনে এই কোশ্চেনটার লাইন পারপেন্ডিকুলার বের করব তাহলে আমাকে কি করতে হবে নেগেটিভ রিসিপোকাল করতে হবে তার মানে প্রথমেই একটা মাইনাস দিতে হবে তারপর এইটার রিসিপোকাল করলে আপনারা দেখবেন 2 বাই সেভেন এটা রিসিপোকাল করলে উল্টে যাবে 7 বাই টু হয়ে যাবে তাহলে মাইনাস সেভেন বাই টু তাহলে এই মাইনাস এই মাইনাস আলটিমেটলি শুধু 7 বাই টু হয়ে যাবে আমাদের অ্যান্সার তো এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটার আর লাইন পারপেন্ডিকুলার আমি আপনাদেরকে আরেকটা কোশ্চেন দিব যেটা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ কৃষি ব্যাংক দুই এই এই কোশ্চেনটা এসেছিল এই লাইন এটার স্লোপ কত এটা ছিল আমাদের কোশ্চেন বাংলাদেশ কৃষি ব্যাংক দুই সালে তো আমরা সব সময় ওইটাই ওই ওই ইকুয়েশনটা মাথায় রাখবো y equal to m x plus c তাহলে এই ফর্মেটে যদি এটাকে আনতে চাই তাহলে কিভাবে আনবো আমরা এই ওয়াই ফাইভ ওয়াইটাকে যদি আমরা এখানে রেখে দিই minus five y equal to minus five x plus seven তাহলে এই মাইনাস ফাইভটাকে আমরা এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে y equal to minus five by minus 5x plus 7 by minus 5 এই minus 5 দিয়ে আমরা এটাকেও ভাগ করে দিলাম আবার এটাকেও ভাগ করে দিলাম তাহলে দেখেন এইটা এইটা যদি কেটে যায় তাহলে আমাদের থাকছে কি x plus seven by minus five এই কনস্ট্যান্ট পোর্শনে কি থাকলো সেটা আমাদের বিষয় না আমাদেরকে লক্ষ্য রাখতে হবে x এর সহগ m এই এমটাই হচ্ছে আমাদের স্লোপ তাহলে আমরা এক্স এর সহগ হিসেবে আমরা কি পাচ্ছি ওয়ান পাচ্ছি তাহলে এই রেখাটার স্লোপ হচ্ছে আমার ওয়ান এই ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার আমি আপনাদেরকে একটা প্যারালাল লাইন নিয়ে আমাদের প্রশ্নে এসেছিল এটা আসছিল সম্ভবত হাউস বিল্ডিংয়ে আমাদের প্রশ্নে দেয়া ছিল y equal to x minus two এইটা ছিল প্রশ্নে যে এর প্যারালাল লাইন কোনটা নিচে চারটা অপশন দেয়া ছিল এর প্যারালাল লাইন কোনটা এই ছিল আমাদের প্রশ্ন তো এইটার সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করব দেখেন আমি একটু অপশনগুলিও আপনাদেরকে দিয়ে দিই ব্যাংক সরি কোন গ্যাস আসবে আপনাদের আমি সেখানে হ্যাঁ, এখানে আমার এ নম্বর অপশনে ছিল হচ্ছে y equal to twice x plus one B number অপশনে ছিল twice y equal to twice x minus six C number অপশনে ছিল twice y equal to x plus seven তিন নম্বর অপশনে ছিল y equal to thrice x plus one এখন এই চারটা অপশন এর কোন অপশনটা এই রেখাটার প্যারালাল আমাদের এই রেখাটার প্যারালাল কোনটা সেটা আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে তো আমরা যদি দেখি যে এইখানে এই যে y equal to m plus c এখানে এই x m এর সাথে কে x এর সাথে সহগ কে আছে m x এর সহগ কে আছে 1 কোনো কিছু না থাকা মানে হচ্ছে 1 তো এর মধ্যে কোনটায় কোন অপশনে x এর সহগ 1 হয় y equal to mx plus c এই চার নম্বর অপশনে দেখেন y equal to mx plus c x এর সহগ আছে থ্রি তার মানে এখানে আছে ওয়ান এটা মিলছে না তার মানে এটা বাদ এইখানে কিন্তু আপনার এক্স এর সব অন আছে কিন্তু এই পাশে দেখেন শুধু ওয়াই নাই এইখানে কিন্তু আপনাকে যেটা করতে হবে আর্কলাইন করে নিতে হবে y equal to x by 2 plus 7 by 2 তার মানে এক্স এর সহগ কিন্তু আপনি অন পাচ্ছেন না তাহলে এটাও আপনার প্যারালাল হবে না তাহলে এটা আমরা কেটে দিব এইখানে এক্স এর সহগ আছে টু তাহলে এইটাও আমাদের এটার সাথে প্যারালাল হিসেবে আসছে না তাহলে এই অপশনটা আমরা কেটে দিব তাহলে আমরা দেখছি আমাদের যে অপশনটা বাকি রয়েছে এইখানে আমরা যদি পরের লাইনটা করি y equal to y x by two minus six by two তো এক্স মাইনাস থ্রি তো দেখেন এক্স এর সহ এই এম এর পজিশনটায় ওয়ান আছে এখানে ঠিক এখানে ওয়ান আছে তার মানে এইটা হবে হচ্ছে আপনার প্যারালাল লাইন তো স্লোপ সম্বন্ধে আমাদের আমরা স্টেট লাইনের স্লোপ ঢাল কিভাবে বের করে আমরা দেখালাম তারপরে প্যারালাল লাইন কিভাবে ড্র করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করলাম তারপরে আপনার লাইন পারপেন্ডিকুলার বললে কিভাবে করতে হয় সেটাও আমরা দেখার চেষ্টা করলাম এগুলি মূলত স্ল্যাব সম্বন্ধে বেসিক ভিডিওটা আপনারা কয়েকবার রিপিট করে বারবার দেখলে আপনারা আরও বেশি পরিষ্কার হবেন আশা করছি আর এরপরে আপনি আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন যদি আরও সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লিয়ার করে দিতে হ্যাঁ, আমরা ভেন্ডায় গ্রামের উপরে ক্লাসটা নিব আপনাদেরকে বলা হয়েছিল ভেনচিত্র থ্রি সার্কেল নিয়ে আমরা আলোচনা করব ভেনচিত্র থ্রি সার্কেল নিয়ে আমরা আলোচনা করব আমরা বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো দেখি যেমন যদি বলা হয় যে আমরা একটা এক্সাম্পল যদি দেখি যে কিছু স্টুডেন্ট আছে একটা স্কুলে তার মধ্যে থেকে কিছু স্টুডেন্ট ইকোনমিক্স নিয়েছে কিছু স্টুডেন্ট ম্যাথমেটিক্স নিয়েছে কিছু স্টুডেন্ট ফিজিক্স নিয়েছে কিছু স্টুডেন্ট ম্যাথমেটিক্স এবং ফিজিক্স নিয়েছে ইকোনমিক্স নেয়নি আবার কিছু স্টুডেন্ট ইকোনমিক্স এবং ফিজিক্স নিয়েছে ম্যাথমেটিক্স নেয়নি আবার কিছু স্টুডেন্ট ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়েছে এইভাবে যে কোশ্চেনগুলি আমাদের থাকে আবার কিছু স্টুডেন্ট দেখা গেছে তিনটা সাবজেক্টে নিয়েছে প্রশ্ন আসতে পারে কোনো সাবজেক্টই নেয়নি এরকম স্টুডেন্টের সংখ্যা কত আবার প্রশ্ন আসতে পারে শুধুমাত্র দুইটি সাবজেক্ট নিয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা কত আবার প্রশ্ন আসতে পারে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত এই প্রশ্নগুলি সমাধান করার জন্য আমরা আজকে একটা চিত্র বুঝব বেসিক আই মিন থ্রি সার্কেলের যে বেসিক ব্যাপারটা চিত্র ড্র করছি ফুলগুলো দিয়ে দেন ধরলাম এটা আমাদের হচ্ছে পি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর আই মিন এই পি হচ্ছে এই পি চিত্রটা কিউ হচ্ছে কিউ চিত্রটা আর হচ্ছে এই আর এর চিত্রটা এখানে নান মানে হচ্ছে যারা কেউই এদের মধ্যে নাই না যখন আমরা এদের সবাইকে যোগ করব তখন টোটাল পাবো আমরা এই যে অপশনটা দেখছেন এই অপশনটা কিন্তু আপনার কিউ কিউর কিছু অংশ এখানে আছে পির কিছু অংশ এখানে আছে আর এর কিছু অংশ এখানে আছে তার মানে হচ্ছে এটা অল থ্রি এটাকে বলবো আমরা অল থ্রি এই যে এইখানে আমরা এক্স দিলাম এটাকে আমরা ওয়াই দিলাম এটাকে আমরা জেড দিলাম এই যে অপশনটা দেখছেন এই অপশনটা কিন্তু কিউ আছে এর মধ্যে এই আর আছে এর মধ্যে কিন্তু পি কিন্তু এর মধ্যে নাই এটা হচ্ছে কিউ এবং আর এই যে অপশনটা এই অপশনটাকে আমরা দেখেন পি এবং আর বলবো পি প্লাস এই যে অপশনটা এটাকে আমরা বলবো পি প্লাস ইউ এখানে আমরা এ বললাম এটাকে বি বললাম এটাকে সি বললাম তাহলে দেখেন আবার এখানে নানের নান মানে যারা এর মধ্যে কেউই নয় কেউই এর মধ্যে নাই এরকম কিছু থাকবে তাহলে আমরা এখানে এ দিয়ে কি বুঝবো এ দিয়ে বুঝবো শুধুমাত্র পি এর অংশটা হচ্ছে শুধুমাত্র পি এর মধ্যে কিন্তু শুধু এই অংশটা দেখেন মানে এটা আপনার কিউর সাথেও থাকবে না সির সাথেও থাকবে না আর এর সাথেও থাকবে না এ মানে হচ্ছে শুধুমাত্র পি বি মানে হচ্ছে একইভাবে শুধুমাত্র কিউ সি মানে হচ্ছে শুধুমাত্র আর এই অংশটা এখন এক্স মানে আমরা বলে দিয়েছি বোথ আই মিন এক্স মানে হচ্ছে both p plus q y মানে হচ্ছে both q plus r z মানে হচ্ছে বোধ পি প্লাস আর আর নান হচ্ছে যারা এদের কারো মধ্যে কারো মধ্যেই যে নাই সে হচ্ছে না এখন আমরা কিছু সূত্র দেখব যে কিভাবে আমরা এই টোটালটা বের করব কিভাবে আমরা এই বোথ বের করব কিভাবে আমরা অল বের করব তার কিছু সূত্র আমরা এখানে দেখব এই যে টোটালটা এই টোটালটা হচ্ছে আপনার এইটাকে আমরা বলবো এন ইউ এই টোটালটাকে আমরা বলবো এন ইউ আর এই ভিতরের যে টোটালটা সেটাকে আমরা বলবো n A union B union C এটা হচ্ছে শুধুমাত্র ভিতরের গুলি ভিতরের গুলি আর এটা হচ্ছে ভিতরের গুলি তো থাকবেই বক্সের ভিতরে যারা থাকবে তারা তো থাকবেই পাশাপাশি নানও ইনক্লুড থাকবে এই টোটালের মধ্যে মানে এই টোটাল এবং এই টোটাল এদের ডিফারেন্স হচ্ছে এই টোটাল যখন এন ইউ বলবে সার্বিক সেটের টোটাল বলবে তখন আপনাকে এই ভিতরের সবগুলিকে যোগ করে এই নানটাকেও যোগ করতে হবে আবার যখন n into A union B union C বলবে তখন আপনাকে এই নানটা বাদ যাবে শুধুমাত্র এই ভিতরের এই পোর্শনগুলি যোগ করলেই আমরা এই মানটা পেয়ে যাব আমরা যদি দেখি এখানে এন ইউ এই যে সার্বিক সেটটা এটা মানে হচ্ছে এই x all x plus y plus z plus A plus B plus C plus none